দ্বিতীয়ত হচ্ছে বন্যা আমাদের বন্যা নিয়ে যেটা আমাদের পরিস্থিতি দেখা দিয়েছে সিলেটে হঠাৎ করে বন্যা চলে আসছে আমাদের কাছে যেটা মেসেজ আসছে যে সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এক রাত্রে অনেক মানুষ মারা গেছে যদিও সেগুলো খবরে প্রচার করা হচ্ছে না কারণ হঠাৎ করে বন্যাটা আসছে রাতে দিনে ঘুমিয়েছে তারা পানি বুঝতে পারেনি যে এত পানি বেড়ে যাবে রাতে ভাসিয়ে নিয়ে চলে গেছে এরকম ঘটনা ঘটছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা ব্যথিত হওয়ার কারণ বটে কিন্তু জেনে নেন আল্লাহ সুবহানা হুয়া তালা যখন কোনো কিছুর ফয়সলা করে বিশেষ করে মুসলিম পজিশনে আছি এখন আমাদের কি করা উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত নয় বরং আমাদেরকে বলা উচিত আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখন নিরাপত্তায় রেখেছেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আখিরা আল্লাহ আমরা আমাদের এই শহরবাসী যারা আছি আল্লাহ আমরা তোমার কাছে সার্বিক নিরাপত্তা চাচ্ছি দুনিয়া এবং পরকালের তুমি আমাদেরকে বিপর্যয় থেকে বাঁচিয়ে রাখো ওখানে বন্যা এসেছে আমাদের এখানে ভূমিকম্প আসতে পারে ভিন্ন কিছু আসতে পারে তখন হাহাকার পড়ে যাবে জন্য আমাদেরকে উচিত মুখ বন্ধ করে অন্তত আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তাদেরকে উদ্ধার করো এবং আমাদেরকে নিরাপদে রাখো যদি আমরা কিছু করতে না পারি এতটা অন্তত আমাদেরকে করতে হবে আর সিলেটবাসীর পক্ষ থেকে যেটা বলবো যারা বন্যায় প্লাবিত হয়ে গেছেন ক্ষয়ক্ষতি হয়ে গেছে নিজের জীবন এবং সম্পদ তাদের জন্য একটা সহনশীল বার্তা হচ্ছে আল্লাহ সুবাহানাহুয়া তালা অবশ্যই তাদের জন্য কল্যাণকর কিছু চেয়েছেন বিদায় এটা হয়েছে নিরাশ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ সুবাহানাহুয়া তালা যেখানে একটা মুসলিমের গায়ে যদি একটা কাটা লেগে যায় আল্লাহ বলছেন একটা কাটা লাগার কারণে তার মর্যাদা উঁচু হয়ে যাবে তার গুণাখাতা মিটে যাবে আর সেখানে যদি আপনার সম্পদ এবং সম্পত্তির বা জীবনের উপরে ঝুঁকি আসে তাহলে সেটা অনেক মর্যাদার ব্যাপার একটা তো আল্লাহ সুবানা তাহলে একটা আয়াত শুধু স্মরণ করিয়ে দিয়ে এখানে যেটা সুরা বাকারাতে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের সাথে বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মাল সম্পত্তি বিনষ্ট করে দিই আল্লাহ বলছেন ওলানা বলো আল্লাহ এ মিনাল খাউফি ওয়াল জু ইওয়ানাক্সি মিনাল ওয়াল আনফুসি ওয়া সামারাত অবশ্যের সবেরিন আল্লাহ উল্লেখ করে দিয়ে বলতেছেন আমি তোমার জীবনে তোমার সম্পত্তি থেকে তোমার সম্পদ থেকে এবং তোমার সন্তান সন্ততি থেকে আমি ঘাটতি করে দিয়ে তোমাকে পরীক্ষা করব তারপর পর সেন্টেন্সটা আল্লাহ বলেছেন ফাবাশ্যের সবেরিন তবে যারা জীবন এটা হয়ে যাবে সে জন্য ধৈর্য ধারণকারী হয় তার জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্য ধারণ করতে পারবে ক্ষয়ক্ষতির মধ্যে আল্লাহ বলছেন ফাবাশির আল্লাহ মর্যাদা সম্পর্কে বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওলাই ইকহমুল মোহতাদুন এবং তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত তার মানে আঘাত আসার পরে যে ব্যক্তিটা বুঝে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ বলছেন এদের মর্যাদাই আল্লাহ কেয়ামতের মাঠে প্রকাশ করে দেবেন আলাইহিম সালাওয়াতুমের রব্বিহিম ওয়ারহমা এবং তাদের উপরে রহমত করা হবে এটা অনেক বড় একটা ব্যাপার তারপর স্পষ্ট হাদিস তো রয়েছে যেটা আজকে আমি দেখে আসলাম সেটা হচ্ছে ইমাম বুখারি রাহমাহুল্লাহ কিতাবুল জিহাদ ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে টু এইট টু নাইন মানে দুই হাজার আটশো উনত্রিশে আপনি পেয়ে যাবেন আঠাইশ উনত্রিশে পেয়ে যাবেন আবু হরাইরা রাতে আল্লাহ তালু হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন যে কাল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আশোহাদা ও হামসাতুন পাঁচ প্রকারের মৃত্যুকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন পাঁচ প্রকারের মৃত্যু আল্লাহর কাছে শহীদ তার মধ্যে একটা হচ্ছে আল তাউন থেকে মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাউন প্লেগ এই ধরনের কোনো রোগে তাহলে আল্লাহর কাছে সে শহীদ মাত বনুন পেটের পীড়ায় যদি কোনো ব্যক্তি মারা যায় কলেরা ডায়রিয়া বা পেট পেটের অসুস্থতা যে কোনো রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে আল্লাহ শহীদের খাতায় ঘোষণা করে দেবেন ওয়াল গার্ক পানিতে ডুবে যদি কোনো মুসলিম মারা যায় তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন ও সাহেবুল হাদম এবং চাপা পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায় সে যদি মুসলিম হয় নাজাদ পাওয়ার হক রাখে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে ওয়া শাহিদ ফি সাবিল্লাহ আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেবেন তাহলে এই পাঁচ প্রকারের মধ্যে তাউন রয়েছে মহামারী প্লেগজনিত রোগে মারা গেলে পেটের পিড়ায় মারা গেলে এবং ডুবে যদি কেউ মারা যায় এবং চাপা পড়ে যদি কোনো ব্যক্তি মারা যায় আপনারা কিছু দৃশ্য দেখতে পাবেন ঝড় তুফানে প্রাইভেট কার বা সিএনজি গাড়িতে অনেক সময় গাছ পড়ে যায় অনেক অনেকগুলো দৃশ্য দেখেছি চাপা পড়ে একবারে জায়গাতে মরে গেছে বাস চাপায় মরে যায় এগুলো অ্যাক্সিডেন্ট বটে কিন্তু চাপাজনিত যে জিনিস যে গাছ এসে পড়ে যাচ্ছে তারপরে মাটি চাপা ধসে বৃষ্টি ধসে পাহাড় ধসে গেছে এইভাবে যেই মৃত্যুগুলো আসে একজন মুসলিম ব্যক্তির মর্যাদা দেখেন সে ঘুমিয়ে আছে সে জানতো না এইভাবে মরে যাবে কিন্তু আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে এই জন্য সিলেটবাসীর বন্যাতে শুধু সিলেটের নাম নয় আপনি জানেন না হয়তো এখানে কি একটা মানে ব্যাপার ঘটতেছে শুধু সিলেটে বন্যা হয়েছে এমন কিন্তু না সিলেটের আশেপাশে সুনামগঞ্জ তারপরে তার পাশে আছে নেত্রকোনা পঞ্চগড় এগুলো সব প্লাবিত হয়ে গেছে যেখানে ফোকাস হয় না সেখানে যাওয়ার মতো তেমন কোনো লোকও দেখতেছি না অথচ সিলেট সিলেটের মধ্যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দয়া যে অনেক মুসলিমরা সেখানে ত্রাণ নিয়ে উপস্থিত হয়ে গেছেন আমাদের শেখদের মধ্য থেকে কয়েক শেখ কোটি টাকা পর্যন্ত সেখানে মানে তাদের পক্ষ থেকে সেখানে বিতরণ করা হয়েছে আল্লাহ আতলা তাদের এই খ্যাতমতকে কবুল করুন আমিনা আরাব্বাল আলম কিন্তু দুর্ভাগ পরিতাপের বিষয় হচ্ছে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি আমাকে একজনে বলেছে যে ভাই আপনারও তো একটা পরিচিতি আছে আপনি আপনার পেজ থেকে পোস্ট দিয়ে আপনি কেন করেন একটু কিছু করেন তো মনে মনে হাসলাম কেন হাসলাম জানেন আমি এমন এক ব্যক্তি অনেকে চিনে অনেকে চিনে না এই যে আমার ক্যামেরাটা আছে না বক্তব্য করার জন্য অনেক সময় এটা আমি ক্যারি করে নিয়ে আসি এমনও লোক পাই না যে আমার সাথে কোনো একদিন এটা নিয়ে যাবে এমনও লোক পাইনি তো একটা ক্যামেরা বহন করার মতো লোক যদি আমার সাথে না থাকে এত বড় দায়িত্ব আমি নিয়ে কি করব বলে বিপদে পড়ে যাবে আরও অথচ আমাদের অনেক কিছু করার আছে তবে আমি খান্ত বা চুপ আছে এই জন্যে আমি আমাদের শহরকে নিয়ে বেশি চিন্তিত ওখানে দেওয়ার মতো অনেকে আছে কিন্তু নারায়ণগঞ্জে যদি এমন কোনো বিপর্যয় চলে আসে আমাদেরকে সেখানে তাদের পাশে দাঁড়াতে হবে এজন্য আপনারা প্রস্তুত থাকেন প্রথমত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এই বিপর্যয় যেন আমাদের শহরে নাশ আর যদি এসেই যায় কোনো কিছু আল্লাহ আমাদেরকে সাহায্য সহযোগিতার জন্য আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো জি তো কথা হচ্ছে যে বন্যাতে যারা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা আপনার জন্য একটা পরীক্ষা মুসলিমদের জন্য বিশেষ করে আপসেট হওয়ার কিছুই নেই আল্লাহর উপরে ভরসা করেন কারণ আল্লাহ সোবানাহতল বলছেন ইন্নামাল ওসরি ইসরা নিশ্চয়ই কঠিনের পরে সহজতা আছে ইন্নামা আল ওসরি ইসরা আল্লাহ দুইবার করে বলেছেন বিপদ যদি কারো জীবনে একবার আসে আল্লাহ বলছেন বান্দায় বিপদ এর বিপক্ষে তোমার কাছে যেটা আসবে তোমার জন্য কল্যাণ আসবে দুইবার বিপদ একবার এর বিপক্ষে আল্লাহ বলছেন কল্যাণ হবে দুইবার এই জন্য আপসেট হওয়ার কিছু নেই কারণ মুসলিমদের এমনটা কি বলেছে মুসলিমদের গায়ে একটা কাটা লেগে গেলে এটা মুসলিমদের মর্যাদা আল্লাহ সুবাহ তালা উঁচু করে দেন এটা আল্লাহর ওয়াদা তো এটা ছিল এই বন্যা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা যে আমাদের করণীয় হলো এগুলো নিয়ে বসে বসে শুধু খবর দেখলে কাজ হবে না বরং আপনার আমার অনেক কিছু করার আছে প্রথমত আল্লাহ আতালার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে তারপরে আমাদের পক্ষ থেকে যে যতটা পারি সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে এই কথাগুলো কেন বলেছি এবার আসুন মূল আলোচনায় কারণ আমরা কিছু কিছু ব্যক্তিদের মন্তব্য শুনি যেমনটা বলেছি না প্রত্যেক বছরই কিন্তু কুরবানির সময় হজের সময়ে কিন্তু একটা না একটা ঘটে বাংলাদেশে বন্যা হয় ভূমিকম্প হয় বা কিছু একটা ঘটে আর কিছু বুদ্ধিজীবীদের মন্তব্য শুনলে তখন খুব কষ্ট হয় তারা তখন বলে যে হজে না গিয়ে সেই টাকাগুলো এখানে দিলিত হয় কোরবানি করার কি দরকার কোরবানির গরুর টাকা দিয়ে আপনি তো বর্ণাটদের পাশে দাঁড়াইতে পারতেন এটা তাদের মন্তব্য তাদেরকে বলে দেই যে এই বক্তব্যটা আজকে শুধু তাদের জন্যই নয় বরং আপনাদের জন্যও সজাগ করে দেওয়ার বিষয় তারা যে আমাদের কল্যাণকামী তা কিন্তু নয় তারা হচ্ছে স্বার্থপর সুবিধাবাদী ধর্মের সাথে এরা তামসাকারী হজ কুরবানি এগুলো এমন নিদর্শন এটা আপনার জীবনে কিন্তু সবসময় আসে না বছরে একবারই আসে বন্যা যে কোনো সময় আসতে পারে প্রয়োজন দান সাতকা করার প্রয়োজন প্রতিদিনই আছে প্রতিদিনই হতে পারে কিন্তু কুরবানির মতন ইবাদত আপনার জীবনে প্রতিদিন আসে না হজ আপনার জীবনে প্রতিদিন আসবে না এটা আল্লাহ সুবাহানা হুয়া তালার এমন নিদর্শন এগুলো যারা করতে পারবে তাদের মর্যাদা যদি কত এরা যদি এটা বুঝতো যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করাটা যে কত কঠিন একটা বিষয় আল্লাহ সুবহানা হওয়া তালা আসেন আমি আপনাকে দেখাই এই কথাগুলো আপনাকে কেন বলেছি যারা হজ নিয়ে মন্তব্য করে তারা জানে না আসলে হজ কি হজ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভর একটি আর আপনার জীবনে যদি একবার আপনি হজ করতে পারেন এটা যদি কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য সরাসরি জান্নাতের ঘোষণা আছে রাসুল্লাহ কি বলেছেন বি ও বাইনাল হাজ্জি ওয়াল তোমরা একের পর এক হজ একের পর এক উমরা করো ফাইন্না হুমা ইয়ান ফে আনে মিনাল ফকরি ও জুনুব তাহলে হজ এবং উমরা তোমার জীবনে কি বিপ্লব ঘটাবে তোমাকে দুইটা জিনিস থেকে মুক্ত করে দেবে এক তোমাকে পাপ মুক্ত করে দেবে এক তোমাকে অভাব মুক্ত করে দেবে কি মনে করেন আপনি হজ করালে টাকা খরচ হচ্ছে পাঁচ লাখ চলে গেল কিন্তু আল্লাহ কি বলতেছেন হজ যেই ব্যক্তি করবে আল্লাহ তার জীবন থেকে অভাব দূর করে দেবেন এবং পাপ দূর করে দেবেন কি না মানে কে না চায় এটা বলেন এজন্য যার যত কষ্টই হোক না কেন আপনার কষ্টের টাকা দিয়ে আপনি হজ উমরা করেন এটা আল্লাহর ওয়াদা রাসুসলাম বলেছেন যে তোমার জীবন থেকে অভাব এবং পাপকে মিটিয়ে দিবে কিভাবে কেমা সেইভাবে তোমাকে পবিত্র করবে ইয়ানফিল কির হাফর যেটা আছে যেটা ওই যে লোহার হাফর যেটা ঝালাকে দূর করা হয় ইয়ানফিল কির খাবাস আল হাদিদি ওয়া জাহাবি উল ফিদ্দা যেভাবে ধাতু থেকে ঝংকে দূর করে দেওয়া হয় হজ আর ওমরা তোমার জীবন থেকে ওইভাবে অভাব এবং পাপকে দূর করে দেবে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অল হাজুল মাবরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্না আর আল্লাহ সুবহানাহুয়া তালার পক্ষ থেকে মকবুল হজকারী সম্পর্কে বলা হয়েছে যে যেই ব্যক্তির হজ কবুল হয়ে যাবে তাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ তবে আমি তাকে জান্নাত দিয়ে দেবো আল্লাহ জান্নাত তাহলে এটা হচ্ছে হজ